এই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ভিডিওটা four point eight million views নিয়ে এসেছে আসলে কি এমন ট্রিক এবং ট্রিক্স এই ভিডিওতে অ্যাপ্লাই করা হয়েছে যার জন্যে এই ভিডিওতে four point eight million views চলে এসেছে আমরা যদি নিচের দিকে একটু স্কুল করে দিলে দেখি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল একটা ভিডিও এই সিম্পল একটা ভিডিওতে ভিউস এসছে ছয়শো পঁচানব্বই কে ভিউস এই ভিডিওটা নিয়ে এসছে তারপরে আমরা যদি স্কুল করি একটু স্কুল করে নিচের দিকে গিয়ে দেখতে পাবো এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি মার্ক করে দেখাই আপনাদেরকে এই ভিডিওটা এই ভিডিওটাতে ভিউস নিয়ে এসছে কত one point six million views এই ভিডিওটাতে জেনারেট করেছে আসলে এই ভিডিওগুলো এত ভিউস কিভাবে জেনারেট করতেছে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখনও ভিডিওতে যারা একটা লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক করে দিন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই ভিডিওগুলো কিভাবে মিলিয়নসে হিট করতেছে ভিউসে সে বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা এই ভিডিওটা one point six million views নিয়ে এসছে ভিডিওটাতে লাইক পড়েছে থার্টিকে কমেন্ট হয়েছে ছয়শো বান্নটা এবং ভিডিওটা শেয়ার হয়েছে ছয়শো উনপঞ্চাশটা মূলত ভিডিওতে ভিউস জেনারেট করার মূল কামটি করেছে এই শেয়ারগুলো আমরা যে প্রথমে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে যদি চলে যাই এই ভিডিওটাতে এই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা এখানে ভিউস হয়েছে eight point eight point four point eight million এখানে কমেন্ট হয়েছে ফোর কে লাইক পড়েছে একশো বান্ন কে এখান থেকে ভিডিওটাতে শেয়ার শুধুমাত্র শেয়ার এসেছে চোদ্দোকে মানে চোদ্দ হাজার মানুষ এই ভিডিওটা শেয়ার করেছে এই ভিডিওগুলো কোথায় শেয়ার করা হয় আর কোথায় শেয়ার করলে আপনার ভিডিও মিলিয়নসে হিট ভিউজ হিট করবে সে সম্পর্কে আপনাদেরকে এমন কিছু অটো অ্যাপ্রুভাল গ্রুপ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যে গ্রুপগুলোতে আপনি যদি ভিডিও শেয়ার করেন তাহলে আপনার ভিডিও মিলিয়নসে হিট করবে আপনার ভিডিওতে ভিউস আসবে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে তো আমি আজ প্রথমে আপনাদের দুই একটা গ্রুপ দেখিয়ে দিই এরপরে আপনাদেরকে আমি প্রায় দুশো প্লাস গ্রুপ দিয়ে দিব আমার ভিডিওর যদি আপনি ডিসক্রিপশনে চেক করেন চেক করলে পেয়ে যাবেন সেই গ্রুপের লিঙ্ক সম্পূর্ণ গ্রুপ আপনি ওইখান থেকে ডাউনলোড করে একটা একটা করে গ্রুপে ঢুকে জয়েন হয়ে আপনি সেই গ্রুপে ভিডিও শেয়ার করতে পারবেন একেবারে ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপ আপনি গ্রুপে জয়েন হয়ে ভিডিও শেয়ার করবেন আপনার ভিডিও অটোমেটিক গ্রুপে শেয়ার হয়ে যাবে একবারে অটো অ্যাপ্রুভাল গ্রুপ একেবারেই ফ্রি গ্রুপ আপনি যে কোনো ধরনের আপনার ভিডিও শেয়ার করতে পারেন তো চলুন দেখে আসি প্রথমে আমি তিন চারটা গ্রুপ আপনাদেরকে ওপেন করে দেখাই যে গ্রুপের মেম্বার কতগুলো করে আছে এইখান থেকে আমি চলে যাব গ্রুপে গ্রুপে এসে আপনাদেরকে যদি দেখাই ইয়োর গ্রুপ ইয়োর গ্রুপে আসলে আমরা স্কুল করে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এইখানে আপনারা একটা গ্রুপ দেখতে পাচ্ছেন এইখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন Tamil movie Tamil new movie group আমরা এই গ্রুপটা যদি ট্যাপ করি ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন একশো উনচল্লিশ কে মেম্বার এই গ্রুপে এই গ্রুপ মেম্বার একশো উনচল্লিশ কে এখানে দেখুন একশো উনচল্লিশ কে হচ্ছে গ্রুপ মেম্বার তারপরে যদি আরেকটা গ্রুপ দেখাই আমি এগুলো সব auto approval video sharing group এই গ্রুপটা যদি আপনার আমি দেখাই এই গ্রুপের মেম্বারটা দেখেন এই গ্রুপে মেম্বার হচ্ছে একশো বাইশকে মেম্বার তাহলে এরকম গ্রুপে যদি আপনার ভিডিও শেয়ার হয় এক হাজার দেড় হাজার গ্রুপে যদি এরকম শেয়ার হয় আপনার ভিডিও তাহলে এই গ্রুপ থেকে যদি আপনার একশো করেও ভিউজ আসে প্রথম অবস্থায় আপনার যদি ভিডিওতে এইগুলো গ্রুপ থেকে যদি একশো করেও ভিউজ আসে তাহলে আপনি যদি একশো গ্রুপে ভিডিও শেয়ার করেন একশো করে আসলেও দশ হাজার ভিউজ আপনার একটা ভিডিওতে আসবে আপনি ভাবতে পারছেন একশো গ্রুপে যদি আপনি আপনার ভিডিও শেয়ার করেন তাহলে একশো করে ভিউজ আসলে দশ হাজার ভিউজ আপনার এক ভিডিওতে আসবে আর আমি আপনাদেরকে এরকম দুইশো প্লাস গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনারা আমার ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন এই গ্রুপে ভিডিও শেয়ার করা এইরকম গ্রুপে ভিডিও শেয়ার করার জন্য আপনারা সর্বপ্রথমে গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে এরপরে ভিডিও শেয়ার করবেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ একেবারে অটো অ্যাপ্রুভাল গ্রুপ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে লিখে দেওয়া আছে অল পোস্ট অ্যাপ্রুভাল গ্রুপ আপনি যে কোনো ধরনের পোস্ট শেয়ার করতে পারেন অটো অ্যাপ্রুভাল তারপর এইখানে যদি একটা গ্রুপ দেখাই auto approval B page and YouTube link share করা গ্রুপ আপনি এইখানে যে কোনো ধরনের ভিডিও ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও শেয়ার করতে পারেন একেবারে অটো অ্যাপ্রুভাল তো আপনারা আমার ফার্স্ট ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সামনের দিনে আমি আরও নিয়ে আসবো ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ